উইল কে ফিউচার টেন্সে ব্যবহার করা হয় বাংলা বাক্যের শেষে ব বে ইত্যাদি যুক্ত থাকে ফর এক্সাম্পল আজ কি বৃষ্টি হবে will it rain today will it rain today সে আসবে হি উইল কাম হি উইল কাম সে কি আসবে will she come will she come what what মানে কি কি হচ্ছে what is going on what is going on তুমি কি চাও what do you want what do you want সে কি বলেছিল what did he say what did he say কি হয়েছিল what happened what happened they they মানে তারা তারা কি বন্ধু আর দে ফ্রেন্ডস আর দে ফ্রেন্ডস তারা শ্রমিক দে আর ওয়ার্কার্স দে আর ওয়ার্কার্স তারা ক্লাসে আছে They are in class. They are in class. There. There মানে তাদের আমি তাদের ছবি পছন্দ করি I like their pictures I like their pictures এটা তাদের phone it is their phone it is their phone too too মানে খুব বা আরো এই চা খুব তেতো this tea is too better this tea is too better সে খুব smart he is too smart he is too smart খুব বেশি খাবে না ডোন্ট ইট টু মাছ ডোন্ট ইট টু মাছ আউট আউট মানে বাইরে কুকুরটিকে বাইরে রাখো keep the dog out keep the dog out সে বেরিয়ে এলো he came out he came out on on মানে উপরে সে বেঞ্চে বসলো he sat on the bench he sat on the bench for example বইটি টেবিলের ওপর the book is on the table The book is on the table. Each each মানে প্রতিটি বা প্রত্যেক আমরা একে অপরকে ভালোবাসি we love each other we love each other যেমন আমরা একে অপরকে চিনি we know each other we know each other well well মানে ভালো তোমার কাজ ভালো করে করো do your work well do your work well আমার ভালো লাগছে না I don't feel well I don't feel well such such মানে যেমন এই রকম এমন এত ইত্যাদি অর্থে ব্যবহার করা হয় এই রকম সুন্দর বাচ্চা আমি কখনো দেখিনি I have never seen such a cute baby. I have never seen such a cute baby. এটা এত সুন্দর দিন ছিল It was such a nice day it was such a nice day তুমি এমন মিথ্যেবাদী you are such a liar. You are such a liar. Again. Again মানে আবার আমি আবার চেষ্টা করব I will try it again I will try it again সে আবার তা করল he again did it he again did it আবার বৃষ্টি হচ্ছে it's raining again it's raining again any any মানে যে কোনো আমি তাদের কাউকেই পছন্দ করি না I don't like any of them. I don't like any of them. তোমার যে কোনো দিন এসো come on any day you like come on any day you like তোমার কি কোনো আইডি আছে do you have any ID do you have any ID little little মানে সামান্য বা একটু আমি সামান্য ইংরেজি বলতে পারি I can speak English a little I can speak English a little আমার একটু খিদে পেয়েছে I am a little hungry I am a little hungry আজ একটু ঠান্ডা পড়েছে it's a little cold today it's a little cold today all all মানে সব বা সবাই যেমন তাদের সবাই গরিব নয় all of them are not poor all of them are not poor আমরা সবাই চুপ হয়ে গেলাম all of us were silent all of us were silent আমি সারাদিন ব্যস্ত ছিলাম I was busy all day I was busy all day সবাই উপস্থিত all are present all are present with with মানে সঙ্গে বা সাথে ফর এক্সাম্পল তুমি কি আমাদের সাথে যাবে will you go with us will you go with us আমি আপনার সাথে একমত I agree with you I agree with you তার সাথে যাও গো উইথ হিম গো উইথ হিম হু হু মানে কে কার সাথে দেখা করেছিলে who did you meet who did you meet কে এসেছিল হু কেম হু কেম কে এটা ভেঙেছে who broke this who broke this was was মানে ছিল তোমার দিন কেমন কাটলো How was your day? How was your day? তিনি একা ছিলেন হি ওয়াজ অ্যালোন হি ওয়াজ অ্যালোন তিনি একজন শিক্ষক ছিলেন হি ওয়াজ এ টিচার হি ওয়াজ এ টিচার দেয়ার দেয়ার মানে সেখানে আপনি কি সেখানে যাবেন will you please go there will you please go there for example সেখানে কোনো সন্দেহ নেই there is no doubt there is no doubt সেখানে আমার ল্যাপটপ আছে there is my laptop there is my laptop that that মানে ওটা ওটা আমার that is mine that is mine ওটা আমার বই That is my book. That is my book. আমি ওই ব্যাগটা চাই I want that bag I want that bag soon soon মানে শীঘ্রই আমি শীঘ্রই আসব I will come soon I will come soon শীঘ্রই বৃষ্টি হতে চলেছে it is going to rain soon It is going to rain soon. শীঘ্রই আমার জন্মদিন আসছে my birthday is coming soon my birthday is coming soon our our মানে আমাদের যেমন চলো আমাদের ঘর পরিষ্কার করি let's clean our room let's clean our room এটা আমাদের কলম It's our pen. It's our pen. তুমি কি আমাদের ক্লাবে যোগ দেবে will you join our club will you join our club now now মানে এখন আমি এখন ভালো বোধ করছি I am feeling fine now I am feeling fine now সে এখন আসবে হি উইল কাম নাও হি উইল কাম নাও এখন সাতটা বাজে it is seven now it is seven now kind kind মানে দয়ালু রকম বা প্রকার সে একজন দয়ালু ছেলে he is a kind boy he is a kind boy এটা দুই ধরনের আছে it has two kinds It has two kinds. Put. Put মানে রাখা তুমি এটি যে কোনো জায়গায় রাখতে পারো you can put it anywhere you can put it anywhere আমি কি এটা এখানে রাখতে পারি may I put it here may I put it here why why মানে কেন তুমি আজ এত ক্লান্ত কেন why are you so tired today why are you so tired today তুমি কেন গেলে why did you go why did you go তুমি কাঁদছো কেন why are you crying why are you crying self self মানে স্বয়ং বা নিজেই আমি নিজেই এটা করেছি I did it self I did it self where where মানে কোথায় তোমার বাবা কোথায় where is your father where is your father আপনি কোথায় যাচ্ছেন where are you going where are you going আমার কলম কোথায় Where is my pen? Where is my pen? Few few মানে অল্প খুব কম বা কিছু এইসব অর্থে আমরা ফিউকে ব্যবহার করতে পারি যেমন খুব কম লোকই তাই ভাবে few people think so few people think so আমার কাছে কয়েকটি ইংরেজি বই আছে I have a few English books I have a few English books a মানে কয়েকটি বা অল্প কিছু তার কিছু বন্ধু আছে she has few friends she has few friends ইংরেজি বাক্যে ফিমেল অর্থে সিকে ব্যবহার করা হয় শো শো মানে তাই এত সময় লাগবে না it won't take so long it won't take so long আমি অত্যন্ত খুশি I am so happy I am so happy তাই সে এসেছে so he came so he came বি বিকে ব্যবহার করা হয় থাকা বা হওয়া অর্থে যেমন দুঃখিত হবেন না don't be sad don't be sad কাজে দেরি করবে না Don't be late for work. Don't be late for work. সে অবশ্যই অসুস্থ হবে she must be sick she must be sick এটি যে কেউ হতে পারে it can be anyone it can be anyone